উনিশশো সালে হার্বার্ড এমবিএ প্রোগ্রামে স্টুডেন্টদের উপর পরিচালিত একটি গবেষণা করা হয় স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হয় তাদের মধ্যে যারা এখানে রয়েছে তাদের জীবনের ভবিষ্যতের জন্য কোনো লক্ষ্য নির্ধারণ করা আছে কিনা কিংবা সেগুলো অর্জনের জন্য কোনো পরিকল্পনা আছে কিনা এইটি ফোর পার্সেন্ট স্টুডেন্ট উত্তর দিল না তাদের জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই এবং তেরো পার্সেন্ট স্টুডেন্ট উত্তর দিল যে হ্যাঁ আমাদের জীবনের লক্ষ্য আছে কিন্তু তা আমাদের মাথায় আছে কোথাও লিখিত নেই তাদের মধ্যে মাত্র তিন পার্সেন্টের লক্ষ্য এবং পরিকল্পনা লিখিত ছিল দশ বছর পর আবার একটা ইন্টারভিউয়ে তাদের সাক্ষাৎকার নেওয়া হলো এবং দেখা গেল তেরো পার্সেন্ট স্টুডেন্ট যাদের অলিখিত লক্ষ্য ছিল তাদের উপার্জন লক্ষ্যহীন এইটি ফোর পার্সেন্ট স্টুডেন্টের থেকে দ্বিগুণ কিন্তু যে তিন শতাংশের লিখিত এবং নির্দিষ্ট লক্ষ্য ছিল তাদের উপার্জন ছিল পুরো নাইনটি সেভেন শতাংশের থেকেও বেশি অর্থাৎ প্রায় দশ গুণ বেশি আমরা যখন আমাদের লক্ষ্যগুলো লিখে ফেলি তখন সাফল্য পাবার সম্ভাবনা অনেক বেশি থাকে এই সমীক্ষাটি নিয়ে আবার অনেক জল্পনাও আছে যে আদৌ সেটা সঠিক কিনা কিন্তু অনেক বইতে এটার উল্লেখ আছে আমি সত্যটা জানি না তবে গবেষণায় যে আউটকামটা দেখানো হয়েছে তাতে প্রমাণিত হয় যে আমরা যখন আমাদের লক্ষ্যগুলো লিখে রাখি তখন সেটা অ্যাচিভ করার প্রবণতা অনেক বেড়ে যায় আপনি যদি না জানেন যে আপনি কোথায় যেতে চাইছেন তাহলে আপনি কখনোই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না কারণ বেশিরভাগ মানুষ জানেই না যে তারা আসলে কোথায় যাচ্ছে কারণ তারা কখনো সে জায়গা যাওয়ার কথা ভাবেইনি তারা জীবন দ্বারা পরিচালিত হয় এবং কোনো ডিরেকশন ছাড়াই তারা পরিচালিত হচ্ছে কারণ বেশিরভাগ লোকের কাছে স্পষ্ট প্রমাণযোগ্য সময় সীমাবদ্ধ লক্ষ্য নেই লক্ষ্য যদি স্পষ্ট ও প্রতিশ্রুতিবদ্ধ হয় তাহলে আপনি আপনার স্বপ্ন অবশ্যই যেতে পারবেন আজকের ভিডিওতে আমরা সঠিক লক্ষ্য নির্ধারণ ও কর্ম সম্পাদন করতে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি তা নিয়ে ডিটেইলে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আপনার লক্ষ্যগুলো এখনই লিখে ফেলেন সারাদিন আমাদের মাথায় অনেক আইডিয়া ঘুরতে থাকে কিংবা অনেক কিছু হবার ইচ্ছা জন্মে আমাদের মনে এত ভাবনা চিন্তার মাঝে আমরা গুলিয়ে ফেলি ঠিক কোনটা আমাদের জীবনের সঠিক লক্ষ্য আমরা যদি আমাদের লক্ষ্যগুলো কোথাও লিখে রাখি এবং সেটা আমাদের সঙ্গে সর্বদাই রাখি সেটা আমাদের বারবার স্মরণ করিয়ে দেবে কোন কোন কাজগুলি করা এখনও বাকি বা কোন কোন লক্ষ্যগুলি অর্জন করতে হবে যদি কখনো লিস্ট করা কাজটা নাও করতে পারি তবুও সেটা বারবার আমাদের স্মরণ করিয়ে দেবে যাতে আমরা কাজটা করি প্রকৃতপক্ষে লক্ষ্যের লিখিত রূপ একটা গাইড ম্যাপের কাজ করে যা আমাদের প্রগতি ও সাফল্যের পথে এগিয়ে যেতে থাকে দুই সালে একটি গবেষণায় ডোমিনিকাল ইউনিভার্সিটির মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর গেইল ম্যাথিউস দেখিয়েছিলেন যে লক্ষ্য অর্জনের জন্য যারা কর্মক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যগুলো লিখে রেখেছিল সেই লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং লক্ষ্য নির্দেশিত কর্ম সম্পাদন করেছিল তারাই জীবনের তাদের লক্ষ্যগুলি অর্জন করতে পেরেছে সুতরাং আজই আপনার লক্ষ্যগুলি খাতায় লিখে ফেলেন এবং সেটার উপর অ্যাকশন নিন নাম্বার টু লক্ষ্যগুলিকে স্মার্ট বানান আপনি যে লক্ষ্যগুলি স্থির করেছেন একবার দেখে নিন সেগুলো স্মার্ট গোল কিনা স্মার্ট শব্দটি বিশ্লেষণ করে বলছি এস স্পেসিফিক আপনার লক্ষ্য হবে সুনির্দিষ্ট লক্ষ্যের মধ্যে যেন কোনো অসঙ্গতি না থাকে আপনার লক্ষ্য যত পরিষ্কার হবে তত তাড়াতাড়ি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে যেমন অনেকেই বলে থাকে আমি সুখী হতে চাই ধনী হতে চাই সাফল্য পেতে চাই ইত্যাদি এগুলি কোন লক্ষ্য নয় কেবল একটি ইচ্ছা মাত্র ধরেন আমার লক্ষ্য যদি হয় ওজন কমাবো কিন্তু এটি একটি ইচ্ছা মাত্র হয়ে থাকে কারণ এই লক্ষ্যটা তখনই হবে যখন আমি বলবো যে আমি আগামী ত্রিশ দিনের মধ্যে চার কেজি ওজন কমাবো আর যদি না পারি তাহলে খাওয়া ছেড়ে দেব এম এম দ্বারা মেজারেবল আপনি যে লক্ষ্যটা ঠিক করবেন সেটা অবশ্যই যেন মেজারেবল হয় অর্থাৎ পরিমাপযোগ্য হয় যদি আমরা পরিমাপ না করতে পারি তাহলে আমরা সেই লক্ষ্য কখনোই সাধন করতে পারবো না এ অ্যাটেইনেবল লক্ষ্য এমন হতে হবে যেন সেটা অর্জনযোগ্য হয় সেই লক্ষ্য পূরণের জন্য যত কঠিন সমস্যার সম্মুখীন হতে হোক না কেন তবু যেন সমস্ত বিপত্তি অতিক্রম করে তা লাভ করা সম্ভব হয় লক্ষ্য যদি সামর্থ্যের বাইরে হয় তবে তা আপনাকে অবশ্যই হতাশ করে ফেলবে আর রিয়ালিস্টিক লক্ষ্য হতে হবে বাস্তবসম্মত যেমন কেউ বলল আমি দশ দিনে দশ কেজি ওজন কমাবো এটা কিন্তু সম্ভব নয় এটা কিন্তু বাস্তবসম্মতও নয় টি টাইম বন্ড লক্ষ্যটা কতদিনের মধ্যে পূরণ করা যাবে সেটা সুনির্দিষ্ট থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটি লক্ষ্য অর্জনের জন্য একটা সময়সীমা সেট করতে হবে অর্থাৎ কতদিন কত মাস বা কত বছরের মধ্যে আপনি সেটা অর্জন করতে চান প্রত্যেকটা লক্ষ্যের যেন একটা শুরুর তারিখ এবং একটা সমাপ্তির তারিখ থাকে নাম্বার থ্রি এবার কাজ শুরু করা আপনার জীবনের লক্ষ্যগুলো স্থির করলেন সেগুলি লিখে ফেললেন তারপর দেখলেন সেগুলো স্মার্ট গোল কিনা এবার শুরু লিখিত লক্ষ্যগুলো অর্জনের জন্য কাজ করা অনেকেই বড় বড় গোল সেট করে কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো অ্যাকশন নেন না ধরেন আমার লক্ষ্য হলো একটি আত্মোন্নয়নমূলক বই লিখব আমি ঠিক করলাম বইটি লিখব সময়সীমা বেঁধে দিলাম কখন কোথা থেকে বইটি প্রকাশ করব। সব কিছু প্ল্যান করা আছে কিন্তু আমি বসে আছি তাহলে কি কোনোদিন আমার বইটি প্রকাশ পাবে নিশ্চয়ই না তার জন্য আমাকে বইটি লেখা শুরু করতে হবে রোজ বইটির উপর কাজ করতে হবে তবেই নির্দিষ্ট দিনে আমি তা শেষ করতে পারবো তাই শুধু লক্ষ্য লিখে ফেলাটাই শেষ কাজ নয় সেটার উপর কাজ করাটাই অন্যতম প্রধান কাজ লক্ষ্যগুলিকে খণ্ড খণ্ড করে বিভক্ত করুন একেবারেই বড় গোল সেট করবেন না রোজ ছোট ছোট গোল সেট করুন এবং আর সেটার উপর প্রতিনিয়ত কাজ করে যান দিনের শেষে দেখুন কতটা কাজ করতে পারছেন এবং কতটা বাকি আছে বাকি থাকলে হতাশ হবেন না ছোট ছোট জয়গুলোকে উদযাপন করুন পাশে কাউকে না পেলেই নিজেকে নিজেই ভাঁপা দেন সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং পছন্দ না হলে ডিসলাইক দিতে পারেন কোনো সমস্যা নেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ